এখানে মাছগুলো কাটা হচ্ছে যে রয়েছে বাগদা চিংড়ি আর ওইদিকে রয়েছে পার্শে মাছগুলোকে প্রথমে মা কেটে নিচ্ছে তারপরে রান্না করব প্রথমে তাহলে বাগদা চিংড়িটা করব এই যে এখানে নিয়ে নিয়েছি এখানে বাগদা চিংড়ি নিয়েছি আর কি কি আছে একটু দেখিয়ে দিই এখানে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ বাটা আছে আদা রসুন বাটা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তেজপাতা একটু চিনি নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আছে লবণ আছে আর কাঁচা দুধ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটায় তাহলে লবণ আর হলুদ মিশিয়ে নিই এটা মোটামুটি গরম হয়ে গেছে এটা চালিয়ে দিয়েছি তেলটা দিয়ে নি চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নেবো একসাথেই দিয়ে দিলাম সবগুলো ভাজা হয়ে যাবে এক পিস ভাজা হয়ে গেছে এবার এগুলো একটু উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে চিনি মাছগুলো এবার তুলে নেবো আস্তে আস্তে কড়াইতে এবার তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার তেজপাতাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ বাটাটা দিচ্ছি তারপরে এই যে রসুন আর আদা বাটা আছে এটাও দিয়ে দিলাম মশলাগুলোও দেবো এক এক করে প্রথমে ধনের গুঁড়ো দিলাম তারপর জিরের গুঁড়ো এবার হলুদ দেব নেড়ে নিই ভালো করে চিনিটা দিয়ে দিই

মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে ভাজা ভাজা হোক এবার আস্তে করে দুধটা দিয়ে দেবো ফুটে যাক তারপরে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো চিংড়িগুলো দিয়ে দেবো বাগদা চিংড়ি পুরো রেডি হয়ে গেছে এবার একটু গরম মশলা দেবো গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব বন্ধ করে দিলাম এবার এটা নামিয়ে নেব বাগদা চিংড়ি পুরো রেডি পার্শে মাছ আজকে গলদা চিংড়ি আর পার্শে মাছ রেসিপি গলদা চিংড়ি হয়ে গেছে এবার পার্শে মাছ এবার একটু লবণ হলুদটা মাখিয়ে নিই পার্শে মাছেও কড়াইতে তেলটা দিয়ে নিই মাছগুলো ভেজে নেবো দিয়ে করব সর্ষেটা বেটে রেখেছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে দিয়েছি লবণ আছে আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা সিম্পলভাবেই করব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নিই মাছগুলোর মধ্যে পেটের মধ্যে ডিম ভর্তি মাছ ভাজা হয়ে গেছে এবার তেল দিয়ে নিই ঝোল করে নেবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার প্রথমে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিলাম এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো মশলাটা রয়ে গেছিলো একটু জল দিয়ে ভালো করে নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে করা ছিল হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে পার্শে মাছগুলো দিয়ে দিলাম পার্শে মাছটা আমার রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট এবার ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো গরম মশলাটা অল্প করে ছিটিয়ে দেবো বন্ধ করে দিলাম সর্ষে পার্শেও আমার রেডি ঢেলে ফেলছি থালায় সর্ষে দিয়ে পার্শে মাছ রেডি হয়ে গেছে